people can access various facilities like shops and restaurants. Additionally, there are playgrounds and fairground rides for children to enjoy. There are also multiple spots where visitors can rent water toys, bikes or scooters. This beach has beautiful patios, green grass. লোকেরা দোকান এবং রেস্তোরাঁর মতো বিভিন্ন সুবিধা অ্যাক্সেস করতে পারে উপরন্তু শিশুদের উপভোগ করার জন্য খেলার মাঠ এবং মেলার মাঠের রাইড রয়েছে এছাড়াও একাধিক স্পট রয়েছে যেখানে দর্শনার্থীরা জলের খেলনা বাইক বা স্কুটার ভাড়া করতে পারে এই সৈকতে সুন্দর প্যাটিওস সবুজ ঘাস এবং অন্যান্য অনেক জায়গা রয়েছে Beach Residence is the largest and one of the best beaches in Dubai. It spans the entire JBR area. Additionally, it is a walking distance to popular attractions such as Dubai Marina Mall. JBR's convenience is a factor that contributes to its popularity. Jumeirah beach residence হল দুবাইয়ের সবচেয়ে বড় এবং অন্যতম সেরা সৈকত এটি পুরো জেবিয়ার এলাকা জুড়ে বিস্তৃত উপরন্তু এটি দুবাই মেরিনা মলের মতো জনপ্রিয় আকর্ষণগুলির একটি হাঁটা দূরত্ব জব এর সুবিধা একটি ফ্যাক্টর যা এর জনপ্রিয়তায় অবদান রাখে জুমেরা সমুদ্র সৈকত পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত একটি সাদা বালির সৈকত এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জুমেরা জেলার নামানুসারে নামকরণ করা হয়েছে much noisy and sometimes overcrowded. Visitors don't get a good spot if they don't arrive early in the morning. The sand of this beach is white, soft and powdery. Additionally, the water is warm and blue-green. যাই হোক এই ফ্যাক্টরটিও একটি ত্রুটি কারণ এটি সৈকতকে কোলাহলপূর্ণ এবং কখনো কখনো অতিরিক্ত ভিড়ের কারণ করে ভোরে না পৌঁছালে দর্শনার্থীরা ভালো জায়গা পায় না এই সৈকতের বালি সাদা নরম এবং গোড়া উপরন্তু জল উষ্ণ এবং নীলসবুজ সমুদ্র সৈকত লাইফগার্ডদের দায়িত্বে রাখে Dubai, a luxury hub in the United Arab Emirates, is a dream travel destination for many people. The world associates this beautiful city with luxurious and high-class sports and lifestyles. It is home to sandy and snow-white beaches that can be enjoyed by locals and tourists at any time of the year. সংযুক্ত আরব আমিরাতের একটি বিলাসবহুল কেন্দ্র অনেক লোকের জন্য একটি স্বপ্নের ভ্রমণ গন্তব্য বিশ্ব এই সুন্দর শহরটিকে বিলাসবহুল এবং উচ্চশ্রেণীর স্পট এবং জীবনধারার সাথে যুক্ত করে এটি বালুকাময় এবং তুষার সাদা সৈকতের বাড়ি যা স্থানীয় এবং পর্যটকরা বছরের যে কোনো সময় উপভোগ করতে পারে shallow area is about 4 feet deep. It is perfect for relaxing. Visitors who plan to visit this spot for a whole day can witness the magnificent view of the golden sunset and the sun sinking behind the ocean. Most beaches in Jumeirah Beach Park, Dubai are open. উপরন্তু শিশুদের উপভোগ করার জন্য খেলার মাঠ এবং মেলার মাঠের রাইড রয়েছে এছাড়াও একাধিক স্পট রয়েছে যেখানে দর্শনার্থীরা জলের খেলনা বাইক বা স্কুটার ভাড়া করতে পারে এই সৈকতে সুন্দর প্যাটিওস সবুজ ঘাস this new artificial island, home to the tallest and largest observation wheel lane, offers views of Dubai. Another great feature of Marina Beach is its proximity to a plethora of fancy cafes, restaurants, shops, and shopping malls. Like other beaches nearby, it has soft white sand and warm, অগভীর এলাকা প্রায় চার ফুট গভীর এটি শিথিল করার জন্য উপযুক্ত যে সমস্ত দর্শনার্থীরা সারা দিনের জন্য এই স্পটটি দেখার পরিকল্পনা করে তারা সোনালি সূর্যাস্ত এবং সমুদ্রের পিছনে ডুবে থাকা সূর্যের দুর্দান্ত দৃশ্য দেখতে পারে জুমেইরাহ বিচ পার্ক দুবাইয়ের বেশিরভাগ সৈকত খোলা থাকে so you don't have to worry about your security. Regardless, the lifeguards on duty there are always happy to help. Additionally, there are palm trees that shade the visitors. If you prefer to be active rather than lying around, you can indulge in various water sports. দুবাইয়ের নতুন কৃত্রিম দ্বীপ সবচেয়ে লম্বা এবং বৃহত্তম পর্যবেক্ষণ চাকার বাড়ি আইন দুবাইয়ের দৃশ্য সরবরাহ করে মেরিনা বিচের আরেকটি দুর্দান্ত বৈশিষ্ট্য হল অভিনব ক্যাফে রেস্তোরাঁ দোকান এবং শপিং মলের আধিক্যের সান্নিধ্য কাছাকাছি অন্যান্য সৈকতের মতো এটিতে নরম সাদা বালি এবং উষ্ণ শান্ত জল রয়েছে is one of the best beaches in Dubai, with multiple attractions. It has countless options for leisure, entertainment, and vacations. It offers a safe and enjoyable beach experience through various water sports and beach dining. Additionally, there is an open-air mall where people can shop. লামের হলো হল দুবাইয়ের অন্যতম সেরা সৈকত যেখানে একাধিক আকর্ষণ রয়েছে এটি অবসর বিনোদন এবং ছুটির জন্য অগণিত বিকল্প রয়েছে এটি বিভিন্ন জল ক্রীড়া এবং সমুদ্র সৈকত ডাইনিংয়ের মাধ্যমে একটি নিরাপদ এবং উপভোগ্য সমুদ্র সৈকতের অভিজ্ঞতা প্রদান করে উপরন্তু একটি খোলায়ের মল আছে যেখানে লোকেরা কেনাকাটা and water park for children. It also has a water park where adults can cool off on hot days. Moreover, those who want to take a break from the beach can watch the movie theater. Alternatively, they can take a boat ride or hire a stand-up paddleboard. নামের একটি খেলার মাঠ এবং শিশুদের জন্য জলপাট রয়েছে এটিতে একটি ওয়াটার পার্কও রয়েছে যেখানে প্রাপ্তবয়স্করা গরমের দিনে তাদের শরীরকে ঠান্ডা করতে পারে তাছাড়া যারা সৈকত থেকে বিরতি নিতে চান তারা সিনেমা হলে দেখতে পারেন বিকল্পভাবে তারা নৌকায় চড়ে যেতে পারে বা স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ড ভাড়া নিতে পারে sandy beach is that it has readily available accommodation. Visitors can stay in nearby apartments or at the Rove La Mer Beach Hotel. La Mer has several beach clubs, all with different facilities. For example, there are the sea-level luxury mini beach houses. সৈকতের আরেকটি সুবিধা হলো যে এটিতে সহজলভ্য থাকার ব্যবস্থা রয়েছে দর্শকরা কাছাকাছি অ্যাপার্টমেন্টে বা রোগ লামের বিচ হোটেলে থাকতে পারেন লামের বেশ কয়েকটি সৈকত ক্লাব রয়েছে সবগুলোই বিভিন্ন সুযোগ সুবিধা সহ উদাহরণস্বরূপ সি লেভেল বিলাসবহুল মিনি বিচ হাউস রয়েছে condition and have mini fridges for drinks and snacks. The facilities allow customers to enjoy the beach in comfort and style. There are many palm trees along the beach for important shade. Fortunately, the staff cleaned and sanitized the beach area every morning. শহরগুলি শীতাতপ নিয়ন্ত্রিত এবং পানীয় এবং স্ন্যাক্সের জন্য মিনি ফ্রিজ রয়েছে সুবিধাগুলি গ্রাহকদের আরামদায়ক এবং শৈলীতে সৈকত উপভোগ করতে দেয় গুরুত্বপূর্ণ ছায়ার জন্য সৈকতের ধারে অনেক খেজুর গাছ রয়েছে সৌভাগ্যবশত কর্মীরা প্রতিদিন সকালে এবং দিনের বেলা বেশ কয়েকবার সৈকত এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্ন করে subscribe our social channel and give a like to the video. আমাদের সামাজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল A request to subscribe our social channel and give a like to the video. আমাদের সামাজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল A request to subscribe our social channel and give a like to the video. আমাদের সামাজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল A request to subscribe our social channel and give a like